হে তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো ভালোবেসে যাব আমি যতদিন বাঁচব হেসো না হেসো না তুমি চেনে রাখো তা বলে তো দিয়েছি আমি হৃদয় চলতে চলতে দেখা হলো তোমাকে লাগলো ভালো তাই তোমাকে আমি দেখছি চলতে চলতে দেখা হলো তোমাকে লাগলো ভালো তাই তোমাকে আমি দেখছি যত দেখছি তত লাগছে ভালো যত দেখছি তত লাগছে ভালো চলতে চলতে দেখা হলো তোমাকে লাগলো ভালো তাই তোমাকে আমি দেখছি আসে না আমার কি হতে কি হয়ে গেল আমি নিজে তো কিছুই বুঝি না একা একা কেন ভালো লাগে না হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে ছুরের ডানা মে এসো তবু এসো ভালোবেসে হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে সুরের ডানা মেলে তোমার মনে উঠান লেপে দেব সাজিয়ে দেব ফুলে তুমি এসো एसो भालोबेसे